হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আসছি এনটিভি ফিল্মের পক্ষ থেকে তো দেখছেন এখানে দুই ভাই আছে তো বাইরে বাচ্চার পাণ্ডের যে গানের শুটিং রিলিজ হয়নি পরিপূর্ণ তো কাটসাট যেসব ভিডিওগুলো দেখছেন আশা করি আপনাদের সবাইকে অনেক ভালো লেগেছে বা লাগছে তো আসলে জিগাবো যে তাদের শুটিংগুলো কোথায় করছে বা তাদের শুটিংগুলো করতে শর্টগুলো করতে কেমন লাগছে বা নেক্সট টাইমে যে শর্টগুলো বাকি আছে সেগুলো কোথায় করবে এবং তো চলুন এখন তাদের সাথে একটু পরিচয় হই তো ভাই আপনার নাম আমার নাম শাহরিয়ার হোসেন তরুণ তো শুটিংটা হচ্ছে বাচান পান্ডে হ্যাঁ, হ্যাঁ দেখছি আমার কাটসাট কিছু ভিডিও দেখছি পরিপূর্ণটা পরিপূর্ণ ভিডিওটা ঈদের আগের দিনকে কিংবা ঈদের পরের দিনকে রিলিজ করার কথা ছিল শুটিংয়ে অনেক বেশি পরিশ্রম তো সেই ভেবে সে ভাবনা চিন্তা করে আর এখন যে ওয়েদার এই ওয়েদারে শুটিং করতে অনেক বেশি কষ্ট শুটিংগুলা কমপ্লিট হয়ে গেছে আর কি মানে হয়েছে আবার হয়নি আমার শুটিংগুলা খুব তাড়াতাড়ি হচ্ছে আপনাদের মাঝে দিব অনেকে কমেন্ট করছেন ভাই শুটিং একটু দেখতে পারলাম আর নাই মাঝখানে এটা পারলাম ওইটা নাই সেটা সেটা তো আমার পাশে দেখতে পাচ্ছেন বামের দিকে আছে আমার সাথের কো নাম হচ্ছে তন্ময় আচ্ছা তন্ময়ের কথা আমি একটু পরে বলি তো তারপরে বলি যে হচ্ছে শুটিংয়ের বিষয়গুলা যেমন ধরেন আমাদের যেসব আর্টিস্টগুলো আছে অনেক কঠিন কঠিন শটগুলো এখানে দেয়া লাগে অনেক হার্ড আর কি পেইনফুল শটগুলো দেওয়া লাগে জি জি জি আপনার যেসব শটগুলো দেখেছি আসলে বাংলা সিনেমার চাইতে অনেক ভালো তুলনা করা হ্যাঁ এটা আপনি কি মানে কিভাবে বলছেন আমি বুঝতে পারছি না। মানে বাংলা সিনেমার কথা বলছেন আমি কেন বুঝি না। আসলে আমরা বাংলা সিনেমাকে ফলো করি না কোনো সময়ের জন্য। আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে ওরা চাইলেই কিন্তু করতে পারে। না কিন্তু ওরা ইচ্ছা করলে একটা ভালো একটা টেকনিশিয়ান, একটা ভালো একটা কোরিওগ্রাফার কিংবা ভালো একটা ফাইট আর্টিস্ট রেখে ওরা ভালো, ভালো সিনেমাতে ভালো কিছু উপহার দিতে পারে চাইলেই। কিন্তু ওরা এত মাথা ঘামায় না। আর আমরা অ্যাক্টর না আসলে। আমরা চেষ্টা করছি যে ভালো কিছু উপহার দেওয়া যায় কিনা। আমরা যতটুকু পরিশ্রম দেই মানে বড় যারা এফডিসিতে যারা কাজ করে তারা এর থেকে অল্প পরিশ্রম দিলেও শ্রম দিলেও কিন্তু আমাদের থেকে অনেক ভালো ভালো ভিডিও তারা তুলে ধরতে পারে আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশের যেসব এফডিসিগুলো যারা পরিচালনা করছে ডিরেক্টর বড় বড় আর্টিস্ট আপনাদের মতো তরুণদের মতো আমাদের মতো তরুণদের মতো ছেলেদের থেকে আরে শিক্ষা নেওয়া উচিত কিছু যে আসলে আরে মানে শিক্ষাটাই নাই শিক্ষাটা নাই বলাই চলে পারলে হয়তো তো অবশ্যই পারত করতে পারত কিন্তু তো করেই না দেখি বলেই নাই আপনার বাংলা সিনেমার এক্স্যাক্ট চলে না তার এক্স্যাক্ট কারণ হচ্ছে যে তারা পাবলিকের কাছে নতুন কিছু উপহার দিতে পারে না তাদের ব্যাকডেটের যে কাহিনীগুলা এগুলাই রাইট রাইট রাইট আপনি একটা ভালো কথা বলছেন পার্কে গান শুটিং প্রায় শুটিং পার্কে পার্ক ছাড়া তো কোনো শুটিংই হয় না বাংলাদেশে তারপরে হচ্ছে বালুচরে মারামারি পার্কে হ্যাঁ। শুটিং মানে গান পার্কে মডেলিং নাটক পার্ক নাটক গান মানে সবই পার্কে হ্যাঁ। ইভেন ওরা যে হচ্ছে বাড়ির যে শুটিংগুলোও করে বাড়ির মধ্যে যে শটগুলো হয় নায়ক নায়িকার বাসা বাড়ি সেগুলো হচ্ছে কমিউনিটি সেন্টার হয় সাধারণত রাইট রাইট ওরা কোনো গ্রাম অঞ্চলে যেতে পারে না স্বাভাবিক কোনো বাড়ির মানে পরিবেশ কোনো গ্রামাঞ্চলের পরিবেশ মানে এর তো ইচ্ছাটাই নাই এর তো ইচ্ছাটাই নাই এরা পারবে কি করে এরা কিন্তু চাইলে করতে পারে অবশ্যই অবশ্যই আছে কিন্তু আমরা পারি না বলে যে আমরা জানি না তা না ঠিক আছে আমরা পারি তো যতটুকু চেষ্টা করব ভালো কিছু করার আর আমরা এখানে কারো গুজব গাওয়ার জন্য বসিনি কিংবা কাউকে হেট করার জন্য আমরা বসিনি কারো হেটার্স হওয়ার জন্য আমরা বসিনি আমরা এখানে কথা বলছি যে আমরা যে ভিডিওটা রিলিজ করছি শুধু আপনারা যদি ভালো সাপোর্ট করেন ভালো যদি আপনাদের কাছ থেকে রেসপন্স পাই তাহলে হচ্ছে ভালোভাবে সামনের ভিডিওগুলো আমরা তৈরি করতে পারবো ভালো লাগবে আর কি আর আপনারা যদি এই বাংলা ফিল্মের মতো যদি আমাদেরকে করেন আর বাংলা ফিল্মের কোনো কিছুই আমাদের সাথে মিলবে না আমরা যেগুলো করি সম্পূর্ণ এক্সেপশন করার চেষ্টা করি আমি বেশি কথা বলছি না যেহেতু শুটিংগুলো আপনারা দেখবেন এর মধ্যে আমাদের কথাগুলো শুনতে পারবেন আর তারপরে বলবো যে তন্ময়কে কিছু বলার জন্যে যেহেতু তন্ময় কি বলবো খুব একজন হার্ড একজন অ্যাক্টর বিশেষ করে যত ভয়ানক শটগুলো আছে শুটিংয়ের মধ্যে দিয়ে থাকে কিছু মনে করেন আর কি খুব ভালো লাগে আজকে তো তন্ময়ের কাছ থেকে মানে আমি কিছু কোশ্চেন করবো তন্ময় দেখি মানে আমার সাথে অ্যাক্টিং করতে কেমন লাগে কি বলে আমার বিষয়ে তন্ময় আচ্ছা ঠিক আছে তন্ময় ভাই ভাই আপনি আপনি কিছু প্রশ্ন করবে অবশ্যই আপনি কাট কাট দিবেন আচ্ছা বলেন তুমি একবার মন থেকে আজকে ভাইয়া আমার কিছু বলার নেই ক্ষেত্রে আমার একটা বলার আছে তামিল সিনেমাগুলো দেখতে অনেক ভালো লাগে কেন ভালো লাগে আমি কিন্তু তোমাকে প্রশ্ন করবো বলছি হ্যাঁ করেন অসুবিধা নাই কেন ভালো লাগে কেন ভালো লাগে তামিল সিনেমার শর্টগুলা প্রায় ফলো করে দেখছি আপনার সাথে শর্ট ফিল্ম বানাইতে লাগি বেশিরভাগ তামিল সিনেমার শর্টগুলো আপনি টাইম নিয়ে আসেন এই শর্টগুলো আমারও দিতে ভালো লাগে আপনিও নেন কিন্তু শর্টগুলো তো অনেক কঠিন হয় অবশ্যই কঠিন হলে ওটা কোনো ব্যাপার না ভাইয়া পরিশ্রমের জন্যই তো আসছি কিন্তু তুমি পরিশ্রমের জন্য আসছো কিন্তু আমাদের দেশে আমরা তো বাংলাদেশি আমাদের দেশের তাহলে ফিল্ম যারা ফিল্ম তৈরি করে তো তারা কি পরিশ্রম করে না হ্যাঁ করে তো তাহলে তাদের গোলা ভালো হয় না কেন ভালো হয় না কারণ আছে তাদের ভিতরে সে আগ্রহটা বা মনোমানসিকতাটা নাই নতুন কিছু করে হ্যাঁ, নতুন কিছু করে দেখাবে হ্যাঁ। আপনি যেভাবে শর্টগুলা তৈরি করেন নিজে বানান স্কেপ দেন ডায়লগ দেন এগুলা আসলে ওদের ভিতরে আসে না বা ওরা করার চেষ্টাও করে না আপনি সব কিছু চান প্রত্যেকটা শট আলাদাভাবে নিজের মতো করে বানায় তৈরি করতে তো তৈরি করেন আমার অনেক পছন্দ আপনি যেই শর্ট চান সেই শর্ট দেওয়ার চেষ্টা করি দোয়া রাখেন আমার জন্যে তো আমার আপনাকে আমার অনেক ভালো লাগে কি কারণে জানেন আপনার মনটা অনেক ভালো মনের ভিতরে কোনো অহংকার নাই ভাই হ্যাঁ এর জন্য আপনাকে আমাকে অনেক ভালো লাগে তুমি কি এটা মন থেকে বললা না হ্যাঁ, পাবলিসিটি পাওয়ার জন্য বলছো পাবলিসিটি পাওয়ার জন্য না এটা মনের কথা যাক ভালো লাগলো আমার আমার আর তন্ময় একজ্যাক্ট আমার মানে যেই কারণে আমার জন্য সত্যি আসছে আমার সাথে আর কি যে তন্ময় ও যে যেটা বললো আমাকে অনেক বেশি ভালো লাগে তন্ময় আমার অ্যাক্টিং দেখছে তো তন্ময়কে আমি এরকম অনেক কয়েকটা শুটিংয়ে ডাকছিলাম তন্ময় সময় করতে পারেনি তো এরপর থেকে আমি যেসব শুটিংগুলো করি তন্ময় সেগুলো মিস করে না আর কি কড়া রোদ্রে রোদ্রে আমরা শুটিং করে আসছি এমনকি আমাদের সাথে যারা ক্যামেরাম্যান থাকে ফাইট আর্টিস্ট সবারই সবাই অনেক বেশি পরিশ্রম দেখি এক জায়গায় শুটিং হেলে আশেপাশে মেলা মানুষ হইসই বা তাদের জন্য প্রশাসন থাকে টেকেল দেওয়ার লাগে এবং নাস্তা পানি খাওয়া দাওয়া ওরে সর্বনাশ কি জাগজব কি আইটেম পাতি মনে হচ্ছে যে সব কি অবস্থা সাধারণ পাবলিক প্রবেশ সে ধ্যান ত্যান সাত সমুদ্র কত কি নানান মানে ভেজাল তো সেক্ষেত্রে আপনারা যে শর্টগুলো করেন বা আপনার শর্টগুলো তো পরিশ্রম আছে শর্টগুলো হ্যাঁ। তো আর এমনি হয় না পরিশ্রম করে করার আগে সময় দিয়ে করা লাগে এবং আপনারা যেখানে শুটিং করেন সেখানেও এরকম মানুষজন বা থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি একটু বলেন দেখি আচ্ছা এখানে আপনার প্রশ্নটা হচ্ছে যে আমাদের শুটিংয়ে মানুষজন থাকে তো কি মানে সেখানে যে হইচইগুলো হয় সেগুলো ট্যাকেল দেয় কিভাবে নাকি সেই- আর কি এগুলো তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তারপরে ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রশাসনের হেল্প কি এরকম আর কি আচ্ছা আচ্ছা বুঝতে মানে পারছি। টোটাল আসলে এইসব বিষয়গুলো বলা আসলে উচিত না তারপরে বলি ফার্স্ট অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার বিষয় খাওয়া দাওয়ার বিষয় মানে যে চ্যানেল এনটিএ ফিল্ম ওই চ্যানেলে যে প্রডিউস করে যারা খরচ করে চ্যানেলের ভিডিও তৈরি করার জন্য তারা করে এমনকি সে করে যেমন এনটি ফিল্মের ওনার ও করে আমাদের খাওয়া দাওয়া মানে একটা শুটিংয়ে যত যা লাগে আপনার একটা অ্যাক্টরসের পানি থেকে শুরু করে সিগারেট বলেন পান বলেন যা যেগুলো লাগে এক্সেট্রা সব কিছুই দেয় খরচ করে এমনকি তারা লোক রাখে আমাদের হেল্পের জন্য যে কোনো হুকুম শোনার জন্যে এমনকি সাইডের যেসব মানুষগুলো আসে ডিস্টার্ব করে তো আমরা আমরা এত বড় এখনো পর্যন্ত এত বড় অ্যাক্টর হয়নি যে হচ্ছে আমাদের মানে প্রশাসন আসবে আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা মানে আপনি যে কোশ্চেন করছেন ঠিক আছে কিন্তু আপনি এখন কোশ্চেনটা কি বা কি ফ্রি মাইন্ডে বলছি কিছু ঠিক আছে মানে সব কিছু জানার লাগে আর কি বুঝতে তো পারছেন না মানে ঠিক আছে তো শুটিং এ আমাদের গার্ড দেওয়ার জন্য পাবলিকে গার্ড দেওয়ার জন্য তেমন কিছু থাক মানে তেমন লোক প্রয়োজন নেই তেমন লোক আসে না যারা ভিড় করে আসে অনেকে আসে ভিড় করে অনেকে ভিড় করে যেমন কিছুদিন আগে যেখানে আমরা শুটিং করলাম ওখানে হচ্ছে একজন আসলো ছবি ওঠাবে আমার সাথে ঠিক আছে ছবি উঠে চলে গেল এমন আর আমরা যে সময়টা ভিড় করে সবাইকে সময় দিই সে সময় লাঞ্চ টাইম বিশেষ করে লাঞ্চ টাইমটা আমরা সময় দিই সবার সাথে কথাবার্তা বলি কী বিষয়ে শুটিং কোন চ্যানেল যা প্রশ্ন থাকে ওদের অ্যান্সারগুলো দিই কঠিন কঠিন শর্টগুলো দিয়ে হয়েছে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় সাইডে যারা আছে অনেকের আপনার হচ্ছে ব্যথা পাই লাগে তন্ময় মোটামুটি হোক শারীরিক দিক থেকে সুস্থ না আমি মন মানসিক দিক থেকে আমি শারীরিক দিক থেকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালোই থাকি তবে মন মানসিক দিক থেকে আমি ভালো না এখন বলতে চাচ্ছি যে আপনারা কি শুটিং বাচ্চান পান্ডেতে শুটিংটা করছেন এটা তো টেলার কিংবা এমনি শর্টকাট ভিডিও যেগুলো দেখছি আপনারা কি এই ভিডিও দিয়ে ভিডিও শেষ করবেন না এরকম ভিডিও আরও সামনে বানাতে চাচ্ছেন না আমরা এরকম ভিডিও বানাতে যাচ্ছি আমরা চাচ্ছি যে আমরা একটা টার্গেট নিয়ে নিয়ে যে প্রত্যেক উইকে উইকে একটা করে আমরা ভিডিও আপলোড করবো তো এবার আমি আপনার কথা শুনলাম এবার তন্ময় ভাইয়ের কথা একটু শুনবো তন্ময় ভাই তন্ময় ভাই আপনি কি এরকম ভিডিওতে প্রস্তুত থাকার জন্য রেডি না হ্যাঁ অল টাইম অবশ্যই আমি অল টাইমে রেডি আছি একটা অ্যাক্টরের কাজ কিন্তু হচ্ছে শুধু একটার উপরে সীমাবদ্ধ না না যে যতগুলো ভিডিও করবেন আমি আছি আমি সব কিছুর জন্য প্রস্তুত ভিডিও করতে তো হাত পা ছিলে যায় কেটে ছিঁড়ে যায় তুমি তাও কেন প্রস্তুত কেন প্রস্তুত এটা আমার ভিতরে ভালো লাগে মনের আগ্রহ পাবলিসিটির প্রয়োজন আছে তোমার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানুষের ভালো লাগা ভালোবাসা এরই বড় কিছু হ্যাঁ, হ্যাঁ। বেশি বিচার হয় না তো যাই হোক এখানে তন্ময় ভাই তরুণ ভাই এর কথাগুলো শুনলাম শুনে অনেক ভালো লাগলো তো দর্শক আপনাদের মাঝে আমি একটা একটাই প্রশ্ন যে আমি ভিউ চাচ্ছি না বা সাবস্ক্রাইব চাচ্ছি না বা ওয়াচ টাইম চাচ্ছি না মানে কেউ চাচ্ছি না আমি চাচ্ছি যে এদের মতো যেসব তরুণ আমাদের দেশে আছে তারা যেসব ভিডিওগুলো করে এফডিসির তারা হয়তো বা অনেক টাকা পয়সা খরচ করি তাদের বড় করা উচিত লক্ষ্য করা মানে টাকা পয়সা খরচ করে বড় ভিডিওর উদ্যোগ নেয় কিন্তু এরা হয়তো পাচ্ছে না কিন্তু জনগণের একটু ভাবা উচিত যে এরাও কিছু করুক বা এরাও এই তরুণরা কিছু পারে বা তরুণরা থেকেও কিছু শিক্ষা নেওয়া যেতে পারে এফডিসির লোকের বা এরা এই বয়সে এরকম সীমিত খরচে এরকম সময়ে এরকম টাইমে এরাও কিছু করতে পারে এডি পাবলিককে একটু জানার প্রয়োজন বা জানুক এটি আমি বলতে চাচ্ছি এই বলে আমার কথাবার্তা শেষ করছি আর নেক্সট টাইমে হয়তো আরও দেখা শিক্ষিত হবে আপনাদের সাথে কথা হবে সবাই পাশে থাকবেন এবং যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টে অল করবেন এবং নেক্সট টাইম আমাদের যেসব বাচ্চান পান্ডের ফুল ভিডিওটা রিলিজ পাবে সবাই ইনশাল্লাহ দেখতে পাবেন